আমরা lead generation ad campaign run করব আমরা রীতিপূর্বে অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন রান করছি কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে অ্যাড ক্যাম্পেইনটা রান করব কারণ এই অ্যাডটা একটু কঠিন যদিও এই কাজটা অনেক বেশি করতে হয় মানে বেশি আসে আর কি ধরতে গেলে তো আমরা প্রথমে আজকে চলে যাব ফাইবার মার্কেট প্লেসে আমরা অনেকদিন ধরে টাকা পয়সা হিসাব করতেছি না তো একটু টায়ার্ড হয়ে গেছি তো আজকে যাই ফাইবারে দেখি কি অবস্থা ফাইবার ডট কম তো সবাই আসতে থাকুক হ্যাঁ আমরা ফাইবারে চলে আসলাম এখানে আমরা লিখব Facebook lead generation ad campaign okay এটাও লেখা যাবে lead generation lead generation ad Facebook lead generation ad campaign এত কিওয়ার্ডটা যদিও লেখে না অনেকজনে তো এটা সার্ভিসটা এত কম আসার কারণ কি okay Facebook lead generation ad campaign অথবা শুধু লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেন দেখি কোনটাতে মোটামুটি ট্রাফিক মানুষজন বেশি আছে okay Facebook lead generation okay এটাতে আমরা পাইলাম মোটামুটি সতেরোশো সার্ভিস শুধু লিড জেনারেশন অ্যাড দুই হাজার ওকে তাহলে আমরা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারি এই সার্ভিসটা মোটামুটি ভালোই দেখাচ্ছে সার্ভিসও কম আর এগুলোর যেহেতু সার্ভিস কম তার মানে আপনার প্রতিযোগিতাও কম তো আমরা এখানে সতেরোশো তিরিশটা সার্ভিস অ্যাভেলেবল দেখতে পাচ্ছি ফাইবার মার্কেট প্লেসে আর আমরা যদি অনলাইন দিয়ে যাই তাহলে আমরা হয়তো দুইশো ছাব্বিশটা সার্ভিস অ্যাভেলেবল পাবো যারা শুধু Facebook lead generation ad campaign run করতেছে বা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছে কার কি সমস্যা ওকে তো আমরা যখন আমাদের গিক তৈরি করব অবশ্যই আমরা চাইলে এটার উপর বেস করেও গিক তৈরি করতে পারি অথবা আমরা যতগুলো সার্ভিস শিখছি সবগুলো নিয়ে একটা গিক বানাইতে পারি সেটাও হবে এবার সম্পূর্ণ আপনার রুচি বা আপনাদের রুচি যে আপনারা কোনটা করলে বেটার হবে যদি চান আপনি একটা একটা করে ক্যাটাগরি ধরে ধরে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন যেমন পিক্সেল সেট নিয়ে বিজ্ঞাপন গিক তৈরি করতে পারেন লিড জেনারেশন নিয়ে করতে পারেন কনভারসেশন অ্যাড ক্যাম্পিং নিয়ে কাজ করতে পারেন মানে চাইলে আপনি প্রতিটা ক্যাটাগরি বা প্রতিটা অ্যাডের উপর ভিত্তি করে আপনি এখানে গিক দিতে পারবেন অথবা চাইলে আপনি একটা গিকের ভিতরেই সবগুলো দিতে পারবেন সম্পূর্ণই আপনার উপর নির্ভর করবে কিন্তু আমি মনে করি এই সার্ভিসটা যদিও জনসংখ্যা খুবই কম <laughs> মানে আমাদের প্রতিযোগী খুবই কম তাহলে আমরা চাইলে কি এই বিজ্ঞাপনটা আমরা দিতে পারি তো এখানে দেখেন মোটামুটি অনেকজনে কাজ করতেছে এই একটা লেভেল লেভেল তো দেখাচ্ছে না ওকে যাই হোক আমরা দেখি টপ পিলিটের সেলার সাঁত্রিশটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি আসছে কত সালে আমরা যদি দেখি দুই সালে টোটাল কাজ করছে উনত্রিশশো সেসিলিসটা শুধু রিভিউ পাইছে আরও অনেক বেশি কাজ করছে আর তার সার্ভিস রেট হচ্ছে একশো পঁচিশ ডলার থেকে স্টার্টিং শুরু আর সেকেন্ডে আছে হচ্ছে দুইশো পঁচিশ এবং প্রিমিয়াম আছে তিনশো পঁচিশ মোটামুটি কিন্তু খুবই ভালো সার্ভিস দিতেছে এখানে তো এবার যদি আমরা এটা দেখি এটা মনে হয় পাকিস্তানি হবে সম্ভবত লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছে বা বলতে পারেন আপনারা এখানে মোটামুটি চারটা অর্ডার বর্তমানে রানিং আছে স্টার্টিংই শুরু হয়েছে পঞ্চাশ ডলার থেকে যেমন আমি নিজেও স্টার্টিং শুরু করছি চল্লিশ ডলার থেকে কারণ অ্যাড ক্যাম্পেনের সার্ভিসগুলো খুবই হাই কোয়ালিটি সার্ভিস হয়ে থাকে অন্য অন্য সার্ভিসের থেকে যেমন এসিওর e পরেই যদি আপনি বলতে পারেন টপ রিলেটেড সার্ভিসগুলো এই ফেসবুক অ্যাড ক্যাম্পেন এগুলো সার্ভিস আপনারা বলতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে তো কিন্তু আপনাকে প্রপারলি কাজ জানতে হবে তাহলে আপনি এই সার্ভিসগুলো বা আপনারা এই সার্ভিসগুলো দিতে পারবেন তো এখানে যদি তিনি লেভেল টু তিনি আসছে দুই হাজার বাইশের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি ওকে ধরতে গেলে তার ভালোই দিন হয়েছে খারাপ না সামনে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আসলে ডিসেম্বরে তাহলে এক বছর হয়ে যাবে মোটামুটি তার এক বছরে দেখেন মোটামুটি একশো সাত সাতাশিটা কাজ কমপ্লিট করেছে তো শুধু রিভিউ পাইছে আরও বেশি কাজ করছে আর তার স্টার্টিং যদি আমরা ধরি এখানে কিন্তু হিউজ টাকা ইনকাম করছে শুধু অ্যাড ক্যাম্পেন নিয়ে তিনি কোন দেশের তিনি বাংলাদেশের মানুষ দেখেন এটা বাংলাদেশ ফ্রম বাংলাদেশ দেখি তিনি কি কি সার্ভিস দিতেছে দেখেন অত গিগ দেয় নাই জাস্ট একটা গিগ দিছে তার একটাই এনাফ আরগুলো ডিলিট করে দিছে কারণ এই গিগটা তার র্যাঙ্ক করছে ঠিক আছে আরগুলো র্যাঙ্ক করে নাই বিদায় ওগুলো তিনি রাখে নাই এই একটা গিক রাখছে বা একটা কাজই শিখছে Facebook lead generation ad campaign বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট এটা করে দিবে পঞ্চাশ ডলার করে প্রতিটা বেসিক প্যাকেজ শুরু করছে মোটামুটি তার ডেলি কাজ চলতেছে ধরতে গেলে দেখি আমরা রিসেন্টলি কত তারিখে ডেলিভারি দিছে আর এখানে দেখলেও এক আওয়ার্স আগে একটা ডেলিভারি দিছে রিসপন্স ওকে তেইশ আওয়ার্স আগে ডেলিভারি দিছে একদিন আগে ডেলিভারি দিছে দুই দিন আগে ডেলিভারি দিছে মানে তিন দিন চার দিন আগে চার দিন আগে তার মানে দেখা যাচ্ছে তিনি রেগুলার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছে প্রথমে আপনারা সার্ভিসগুলো কম দিবেন মানে আপনার গিকের প্রাইসিংটা কম দিবেন কিন্তু কাজটা একটু বেশি করবেন দেন একটা সময় যখন আপনার বিশটা পনেরোটা এরকম রিভিউ হয়ে যাবে তখন আর আপনাকে পিছনের দিকে তাকাইতে হবে না এখানে চলে মূলত রিভিউর উপরে হ্যাঁ এগুলো ফাইবার মার্কেট প্লেট চলে রিভিউর উপর যার যত রিভিউ তাকে রিভিউর উপর গণ্য করা হয় যে তিনি কতটা ভালো সেলার তো চাইলে এখানে এরকমভাবে কাজ করা যাবে দেখেন আরও অনেকে আছে যারা নতুন নতুন সেলার এখানে চলে আসছে একজন নব্বই ডলার করে বেসিক প্যাকেজ শুরু করছে একটা প্যাকেজ দিয়ে শুরু করছে দুইটাতে তার মানে যদি তিনি নাও কাজ করে তার দুশো ডলার অর্ডার চলতেছে বর্তমানে দুই হাজার বিশে সেপ্টেম্বরে আছে নাইজেরিয়া লেভেল টু সেলার মোটামুটি আশা করা যায় তিনি মার্কেট প্লেসের বাইরেও কাজ করতেছে ওকে যাই হোক তো আমরা দেখতে পাইলাম লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইনের প্রচুর চাহিদা আছে যারা চাইলে যে কেউ চাইলে বা যে কোনো সেলার চাইলে শুধু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে সার্ভিস লঞ্চ করতে পারে বা সার্ভিস দিতে পারে তাহলে কিন্তু তিনি এখানে ভালো একটা কেরিয়ার মানে ডেভেলপমেন্ট করতে পারে বা ডেভেলপ করতে পারে ওকে এক সেকেন্ড একটু মাশাল্লাহ ওকে মাশাল্লাহ একটু ভয়ে আজকে একটু টেনশন কাজ করতেছিল বাইরের কিছুক্ষণ নামে টাকা দিয়ে দিল ওকে যাই হোক ব্যাপার না টাকা এটা আমি আবার আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে ওকে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে অ্যাড ক্যাম্পেনের সার্ভিসটা দেওয়া যায় আমরা তাহলে এটা কেটে দিই হ্যাঁ এ তো আমরা চাইলে এই সার্ভিসটা দিতে পারি চলুন এবার আমরা দেখি আমাদের ইয়ে কই আশিক ভাই কই আপনার ক্লাস আজকে লং করতেছি যদিও বিশ্বকাপের আগে শেষ করতে হবো ঠিক আছে নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছিল ভাই এই জন্য পারতেছিলাম আপনি তো আসছিলেন আবার একাই চলে গেলেন আমরা দেখছি আপনি ছিলেন আবার কেটে দিছেন ওকে আমরা সরাসরি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে চলে যাব ওকে সমস্যা নাই ক্লাস করা তো আমরা সরাসরি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে চলে যাব গতবার যেভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করছি কিন্তু সবগুলো আপনার অ্যাড ক্যাম্পেইন নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই কারণ সবগুলো সেম সবগুলো সিস্টেমে সেম হয়তো দুই একটা এদিক সেদিক আছে কিন্তু বাকি দেখেন সব কিছুই এক আমরা এবার কি রান করব লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেন এটা বাদ রাখছিলাম এখন বাদ আছে অ্যাপ প্রমোশন এটা যদিও আমি ক্লাস করছি এটাতে খুব একটা কাজ আসে না ঠিক আছে এটা নিজেদের জন্য লাগে আমাদের আগের একটা ভিডিও দেখলে তাহলে আর আমাদের অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ করার দরকার পড়বে না কারণ আমি যে প্রতিটা সেকশনের অ্যাডটা দেখাইছি প্রতিটার সেম ক্যাটাগরি সেম একই ডিজাইন বা একই সিস্টেম তো আপনি যদি একটা অ্যাড ক্যাম্পেইন বা একটা অ্যাডের কাজ যদি আপনি শিখতে পারেন তাহলে বাকি সবগুলো অ্যাডেই আপনি রান করতে পারবেন মানে আপনারা রান করতে পারবেন ইজিভাবে কোনো সমস্যা হবে না কিন্তু ভয় পাওয়া যাবে না যা হয় হবে আপনি অ্যাড চালাই দিছেন টার্গেটিং করতে পারেন নাই ফার্স্ট টাইম সমস্যা নাই টার্গেটিং এখন না করলেও চলে ঠিক আছে ইন্টারেস্টেড পার্সন খুঁজে পান নাই সমস্যা নাই টার্গেটিং করার দরকার নাই অ্যাড চালাই দেন আপনার বায়ার এগুলো বলে দেয় আমি আপনাকে আপনাদের গ্রুপে দিয়ে দেবো নি বায়ার কি কি চায় বায়ারের কি কি রিকমেন্ড থাকে কি কি বলে এগুলো সব আমি দেখাবো আপনাদের আজকে মেসেঞ্জারে দিয়ে দিব ওকে তো এখানে আপনি যদি একটা অ্যাড ক্যাম্পিনের কাজ শিখতে পারেন তাহলে বাকিগুলো সেম একই তো তো আমরা আজকে দেখবো হচ্ছে লিড জেনারেশন যদি এটা বাদ আছে সেলসের ভিতরে আমরা অ্যাড ক্যাম্পিন চালাইছি মোটামুটি ক্যাটালগ সেলস তো এবার আমরা একটু তো আমরা এটা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইনটা রান করব এখান থেকে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সেমভাবে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করি ওকে এটা ম্যানুয়ালি লিডস ক্যাম্পেইন ওকে এটা সিলেক্ট করে কন্টিনিউ করব তো আমরা এখানে আমাদের দেখেন সেম আগের যে ড্যাশবোর্ডটা দেখছেন সেম ড্যাশবোর্ড কোনো কিছু পরিবর্তন নাই ওকে তো আমরা এখানে আমরা একটা নাম দিব ধরেন আমার ইনস্টিটিউট নাম দিয়ে দিলাম new life learning institute institute আমার ধরেন ইনস্টিটিউটের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবো অ্যাডস দিয়ে দিলাম new life learning IT institute okay IT এটা আমার ইনস্টিটিউটের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন রান করব তো আমি যেটা করলাম এখানে আমি এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে বাকিগুলো আপনি চাইলে এখানে স্পেশাল অ্যাড তো আমি বলছি যে স্পেশাল অ্যাড কিসের উপর নির্ভর করে তো এটা সব কিছু থাকবে এবিসি টেস্টের আমরা লাগবে না আপাতত তো এটা কোনো কিছু না তো আমরা এটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা শুধু এখানে কাজ শুধু আপনাকে এটাই দেখতে হবে যে এটা লিড ক্যাম্পেনের অবজেক্টিভ ঠিক আছে কিনা লিড জেনারেশন যদি এটা ঠিক থাকে তাহলে আপনি নেক্সট করবেন ওকে আমরা নেক্সট করি তো এখানে সেম একটা নাম দিতে হবে আপনার অ্যাডসেট নাম তো আমরা ধরেন শুধু আইটি দিয়ে দিলাম IT lead lead ads okay তো ওকে সুইটে যাইতে হবে না আপাতত এখানে এখানে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের ফর্ম তৈরি করতে পারি এটা হচ্ছে লোকেশন কোথায় আপনি পাঠাইতে চান বা ফর্মটা কোথায় আছে আপনি চাইলে ইনস্ট্যান্ট একটা ফর্ম তৈরি করে দিতে পারেন ইনস্ট্যান্ট ফর্ম এটা হচ্ছে instant form message and message calls app okay আমরা আপাতত ইনস্ট্যান্ট ফর্ম একটা ফর্ম তৈরি করব সেখানে মানুষ সাইন আপ করবে মানে আপনার যতগুলো বিজ্ঞাপন আছে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন সবগুলো আপনাকে ইনস্ট্যান্ট ফর্ম দিয়েই করতে হবে যদি আপনার অন্য সিস্টেম থাকে তাহলে আপনাকে অন্য সিস্টেমে কাজ করতে হবে যদি ধরেন একটা ল্যান্ডিং পেজটা থাকে তাহলে ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে তাহলে কি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন যেটা আছে সেরকম হবে তাহলে আমরা তার lead generation ad sorry web traffic ad campaign run করে দিব মানুষ ওখানে যাবে যদি তাদের ভালো লাগে ওই আপনার ফর্মটা পূরণ করবে না ভালো লাগলে দরকার নাই করবে না আর যদি আমাদের এখানে যদি আমরা ফর্ম একটা তৈরি করি ফেসবুকের মধ্যে ওই ফর্মের ভিতরে আমরা সমস্ত বিজ্ঞাপনগুলো যতগুলো মানুষ আছে আমাদের যা যা দরকার ধরেন আপনার একটা জমি আছে বা একটা বাড়ি আছে আপনি চাচ্ছেন বিক্রি করবেন যদিও এটা খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট অবশ্যই লিড জেনারেশন অ্যাড ক্যাম্পিনগুলো হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো নিয়েই লিড জেনারেশন অ্যাড ক্যাম্পিন করে থাকে ক্লায়েন্টেরা কেন করে থাকে কারণ এইটা সচরাচর প্রোডাক্টগুলোতে এগুলো করে না তো এখানে কি কি লাগে ধরেন আমি একটা জমি বিক্রি করতেছি বা একটা বাড়ি কিনতেছি বা আমি বাড়ি বিক্রি করব এখন আমি একটা অ্যাড দিলাম যে আমার একটা বাড়ি বিক্রি হবে তো যারা যারা কিনতে আগ্রহী আমার বাড়ির ডিটেলস বললাম যে আমার বাড়িতে ধরেন আমার পনেরো ডিসি জমির ভিতরে বাড়ি একটা বিল্ডিং আছে তো সেখানে মোটামুটি একটা পুকুর আছে তো এবারে আমার সব কিছু আমি তুলে দিলাম দলে বললাম একটা ছবি দিলাম যেটা এই লোকেশনে তো আপনারা যারা বাড়িটা কিনতে আগ্রহী তাহলে এই ফর্মটা মানে তাদের জন্য বললাম যে যারা কিনতে আগ্রহী তাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপরে আদার্স ইনফরমেশন লাগবে এগুলো হইলে কিন্তু তারা আমাদের জয়েন করতে পারবে মানে আমার ফর্মের ভিতরে এগুলো বলে দিব যারা যারা কিনতে আগ্রহী তারা ওই ফর্মটা পূরণ করবে বিনিময়ে তাদের যে ইনফরমেশন থাকে যেমন ফোন নাম্বার আর এটা তো অনলাইনে অর্ডার দেওয়ার কিছু নাই যদি বাড়ি যদি বিক্রি করেন বা আপনার জমি কিনেন তাহলে কিন্তু অনলাইনে অর্ডার দিলে কি জমি কি আসবে আশিক ভাই ঋতিক হ্যালো এটা কিন্তু আসবে না কারণ কি কারণ হচ্ছে এটা তো অনলাইনের প্রোডাক্ট না কারণ আমরা অনলাইনে এটা বিজ্ঞাপন চালাইতেছি এটা যদিও দামি প্রোডাক্ট ধরেন বাড়িটা ধরেন একটা প্রোডাক্ট আমি মনে করি একটা প্রোডাক্ট হ্যাঁ বা একটা প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মটা বিক্রি করার জন্য অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলতে হবে আমার বাড়িঘর দেখবে তারপরে এটা কত টাকা হলে কিনতে পারবে সমস্ত কিছু কিন্তু সামনাসামনি হবে তাই না তো এরকম যদি হয় তাহলে তিনি মেসেজ করলো আমরা কিছুই তার ইনফরমেশন পাইলাম না আর আমি যদি ফর্মটার ভিতরে লিখে দেই যে তার নাম কি ফোন নাম্বার কি ইমেল অ্যাড্রেস কি সমস্ত এ টু জেড আমি নিলাম নেওয়ার পরে তিনি ফর্মটা ফিল আপ করছে আমি পেয়ে গেছি আমি যাই তাদেরকে ফোন দিব হ্যাঁ ভাইয়া আপনি এখানে আসেন আমাদের এই জায়গায় আসেন আমি লোকেশন দিলাম এখানে এসে আমার সাথে দেখা করেন করে আমি আপনাকে জমিটা দেখাই যদি আপনার ভালো লাগে তারপর একটা প্রাইস দিয়ে আপনি আমার জমিটা কিনে নেবেন শেষ বা ভালো না লাগলে কিনবেন না কিন্তু তাকে কি হবে তাকে আসতে হবে জমি দেখতে এটা হচ্ছে ধরেন এই ধরনের বড় বড় প্রপার্টি যারা সেল করে বা বড় বড় প্রোডাক্টগুলো থাকে অনেক দামি দামি তারা মূলত lead generation ad campaign run করে যদিও এটা খুবই ব্যয়বহুল মানে একটা খুবই খরচ বেশি পড়ে ঠিক আছে তো আমরা এটা যেটা করব ইনস্ট্যান্ট ফর্মটা আমরা এখানে ফ্লাপ করব ওকে ইনস্ট্যান্ট ফর্ম আমরা তৈরি করব এখান থেকে আমি ধরেন আমার ইনস্টিটিউটের জন্য যেহেতু করতেছি আমি ধরেন আমার ইনস্টিটিউটটা দিয়ে দিই ধরেন new life learning institute okay আমি এটা দিয়ে দিলাম তো এখানে প্লিজ রিড অ্যাকসেপ্ট এখানে দেখেন অনেক কিছু বলবে তো এগুলো কিছু নয় এটা বলতেছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে বলতেছে তারা যদি আপনি এই ধরনের বিজ্ঞাপন রান করতে চান তাহলে কি কি কারণে বিজ্ঞাপনগুলো আপনাকে রিজেক্ট করে দিতে পারে বা অ্যাপ্রুভ করবে না আমাদের কি রেকর্ড চলতেছে হ্যালো ওকে যদি এরকম যদি টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে চলে যায় আপনার বিজ্ঞাপনটা তাহলে কি বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাবে বা আপনাকে বিজ্ঞাপনটা রান করতে দিবে না তো সেই জন্য আমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়তে হবে এটা যখন থাকবে না তখন আমরা বিজ্ঞাপনটা রান করবো ওকে আমরা এখানে দেখেন লেখা আছে ভিউ টার্মস আমরা এখানে ক্লিক করব এখানে দেখেন তাদের অনেক কিছু আছে এগুলো পড়ে নিন খুব কষ্ট করে ঠিক আছে যদি এগুলা কেউ পড়ে না আমি নিজেও কোনোদিন পড়ি নাই তো এটা ধরেন এই তুরি এরকম থাকবে আমরা যেটা করবো এখানে নিচের দিকে আসবো বলবো যে ফেসবুককে বলবো হ্যাঁ মামা আমি তো এটা পড়ছি তাহলে এবার অ্যাকসেপ্ট মানে I agree to terms and condition আমরা এটা অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করে দিলে এটা চলে যাবে দেখেন চলে গেছে ইট অলস এট সলভ ওকে এটা করার পরে ডাইনামিক এক ক্রিয়েটিভ এটা লাগবে না আমাদের ডাইনামিক থাক এখানে দেখেন ক্যাটালগ সেলস যদি আপনার ক্যাটালগ সেলসের প্রয়োজন হয় তাহলে দিবেন নাহলে থাক এটা আমাদের প্রয়োজন হয় না লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেনের ভিতরে লিড অবজেক্টিভ লিড বা অপটিমাইজেশন লিড এটা কি এরকমই থাকবে এটা কোনো কিছু না তো আমরা এখানে আর কোনো কাজ নাই আমরা নিচের দিকে চলে আসব এখানে দেখেন কস্ট পার ওকে এখানে বলা আছে বাজেট শিডিউল ওকে আমরা বাজেটটা দিই এখানে ডেলি বাজেট আমরা দিয়ে দিলাম এখানে ধরেন পনেরোশো টাকা বলতেছে আমি দুই হাজার টাকা করে দিলাম দুই হাজার টাকা দিয়ে দিই আমি হ্যাঁ দুই হাজার টাকা ওকে দুই হাজার টাকা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে স্টার্ট ডেট দিয়ে দিলাম স্টার্ট ডেট মনে ধরেন আজকে ছাব্বিশ তারিখ তো সাতাশ তারিখ থেকে বিজ্ঞাপনটা চলবে এটা আপনি চাইলে এক দুই যা খুশি দিতে পারেন ওকে দিয়ে দিলাম ঢাকার টাইমে এই টাইমে মূলত বিজ্ঞাপনটা শুরু হবে এবং ইন টাইমতে দিয়ে দেবো আজকে পরিপূর্ণ হবে ওকে সাতাশ তারিখ থেকে বিজ্ঞাপন রান হবে আমি চাচ্ছি যে বিজ্ঞাপনটা আমি চাচ্ছি ধরেন অনলি আমার এক তারিখ পর্যন্ত চলবে কারণ এক তারিখে নতুন একটা ব্যাস শুরু করতে যাচ্ছি ওকে তো আমি এটা বলে দিলাম যে এক তারিখ একটা সময় বিজ্ঞাপনটা ছয়চল্লিশ মিনিটে বিজ্ঞাপনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমার ম্যানুয়ালে এসে চেক করবে না তো এটা করার পরে আমি এখান থেকে লোকেশনটা দিয়ে দিব বাংলাদেশ লোকেশন বাংলাদেশ দিয়ে দিলাম আমার বাংলাদেশ অল বাংলাদেশ জেন্ডারটা এগোটা হবে হচ্ছে অল এগো হবে হচ্ছে আঠারো থেকে পাঁচচল্লিশ পঞ্চাশ বছর হলে বেটার হয় কারণ অনেক বৃদ্ধ লোক আছে যারা অবসর সময়ে ফিলাসিং করতে চায় তাহলে তাদেরকে আমি ধরবো তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জেন্ডারটা দিয়ে দিব নিচে যেহেতু এটা উভয় জেন্ডারদের জন্য মানে মেন এবং ওমেন মানে ছেলে মেয়ে উভয়ের জন্য এই বিজ্ঞাপনটা হবে সবাই এটার প্রতি আগ্রহ হয়ে থাকে যারা ফ্রিলান্সিং করতে চায় তো আমি এটা অল জেন্ডার দিয়ে দিলাম এবার আসি ডিটেলস টার্গেটিংয়েরটা আমরা এখানে করি ডিটেল টার্গেটিংয়ে ক্লিক করব ধরেন ধরেন আমি এখানে ইন্টারেস্ট পার্সনগুলো খুঁজে নিতে পারি যেমন আমি বলতে পারি ফ্রিলান্সিং বা আউটসোর্সিং ফ্রিলান্সিং দেখি এরকম ইন্টারেস্টেড আছে কি না freelancer okay freelancer interested okay একটা পাইছি ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিংয়ে যারা ইন্টারেস্টেড আছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং দেখি আছে কিনা ডিজিটাল মার্কেটিং ওকে ইন্টারেস্টেড আছে আমার দুইটা হলে চলবে বেশি লাগবে না তারপরে এই ধরেন আমি দিতে পারি হচ্ছে এসিও এসিওর e e যারা ইন্টারেস্টেড আছে এসিও e দেখি আসে না search engine optimization job employer এখানে নাই এমপ্লয়ার লাগবে না আমি দেখি ফুলটা লেখি ওকে এটা পাওয়া যাচ্ছে না তাহলে আর কি দেওয়া যায় ধরেন ফেসবুক অ্যাড ফেসবুক ফেসবুকে যারা Facebook ads Facebook ads social media interested এটাও খুব একটা ভালো হবে না ধরেন ইউটিউবে যারা আগ্রহী আমার যতগুলো আছে সবগুলোই আমি ট্রাই করি দেখি কোনটা কোনটা আছে ইউটিউবে ইউটিউব মার্কেটিং মার্কেটিং দেখি পাই কিনা ইউটিউব মার্কেটিং এপিআই ডেভেলপার এটাও চলে না তো হলে আমি পাইতেছি না ঠিক আছে আউটসোর্সিং আউটসোর্সিং ভুল হয়েছে এটাও নাই ওকে আমার একটা সিস্টেম তো আছেই ইন্টারেস্টেড পিপল খুঁজে বের করে দেওয়ার জন্য আমরা ডিটেল টার্গেটিং এটা আমি কি দেখলাম এটা হচ্ছে ডিটেল টার্গেটিং পেজ অডিয়েন্সাইও ইঞ্জিন স্কাউট এটাও খুবই ভালো এটাও নিচেরটাও ভালো চলবে দেখি কোনটাতে যাওয়া যায় ফেসবুক মার্কেটিং রিলেটেড দেখি পাই কিনা ওকে অ্যাফিলেট মার্কেটিংয়ে যারা আগ্রহী দেখেন আমি পেয়ে গেলাম আমার টার্গেটিং নিয়ে কোনো সমস্যা নাই তাহলে আমি এখন কিন্তু অনেকগুলো পাবো যারা অ্যাফিলেট মার্কেটিং ইন্টারেস্টেড তাদেরকে আমি খুঁজছি brand business marketing okay content marketing digital marketing direct marketing email marketing okay এটা আমার সাথে যায় এটাও আমরা শিখাই okay email marketing interested okay পাওয়া গেছে তারপরে ধরেন মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটাও চলবে আমরা শিখাই এটাও আমি দিয়ে দিলাম আমার টার্গেটিং অনেকটা হাই দরকার মার্কেটিং রিসার্চ মার্কেটিং স্ট্র্যাটাজিতে যারা ইন্টারেস্টেড এটাতে মানুষ খুবই বেশি আছে ওকে দিয়ে দিলাম ফাইবার দিয়ে দেয় ফাইবারে যারা কাজ করতেছে মোটামুটি নতুনে ফাইবার এমপ্লয়ার অথবা ফাইবার ইন্টারেস্টেড তাদেরকে দিয়ে দিলাম তারপরে অনলাইন অ্যাডভার্টাইজিংয়ে যারা আগ্রহী হুম এটাও দিয়ে দেই দেখেন আমার কিন্তু আমি জানতামই না এতগুলো কিওয়ার্ড সম্পর্কে ভাইরাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যারা আগ্রহী অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা হচ্ছে এসিও সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে যারা ইন্টারেস্টেড আছে ওকে দিয়ে দিলাম তারপরে ধরেন social marketing social media marketing okay এটাও আমি দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন আমার কিন্তু অনেকগুলো আমি টার্গেটিং করে ফেললাম তা কিন্তু এগুলো কিন্তু আমার সাথে একজাক্টলি যায় আমার কিন্তু আরও ভালো হলে কেন ইঞ্জিন স্কাউটের থেকে আমি কিন্তু আরও টার্গেটিংগুলো ভালোভাবে করতে পারতেছি সহজেই ঠিক আছে আমার কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে বের হয়ে আসলো ন্যারো হোল্ডার এটা দরকার নাই আরও কিন্তু আমরা অনেকগুলো যারা ম্যাক মানি অনলাইনের সাথে ব্যাক অনলাইন থেকে ইনকাম করতে চাই তাদেরকে টার্গেটিং করতে পারবো এইভাবে আমি চাইলে আবার ন্যারো করতে পারি ন্যারো অডিয়েন্স ঠিক আছে ন্যারো অডিয়েন্সে আমি ক্লিক করলে আরেকটা এটি তো আসবেই এটি তো মাসবে আসতেই হবে আবার ন্যারো থেকে আমি আবার টার্গেটিং করতে পারবো সেমভাবে আপনি অনেকগুলোকে ভাগ করে দিতে পারেন ন্যারোতে ধরেন এবার ন্যারো ন্যারো অডিয়েন্স যদি সিলেক্ট করি এখান থেকে আপনি চাইলে এমপ্লয়ারগুলো দিতে পারেন যেমন ইন্টারেস্টেড পার্সন আমি দিছি তারপরে বিহেভিয়ার খুঁজতে পারেন এখানে বা মোবাইল অ্যাপ্লিকেশন কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাড দেখবে মানে দেখাবেন তাদেরকে দেখাবেন কারা কারা কোন ডিভাইস ইউজ করতেছে তাদেরকে দেখাবেন এগুলো আপনি কি এই নেরোতে সিলেক্ট করতে পারেন যদি বায়ার বলে ধরেন আপনি lead generation ad campaign run করতেছেন তো বায়ারের লিডও দরকার পাশাপাশি দেখা যাচ্ছে যে তার অ্যাপটা ধরেন আইস রিলেটেড বা অ্যান্ড্রয়েড রিলেটেড বা স্যামসাং বা ভিভো কোম্পানির অ্যাড মানে অ্যাপ বানাইছে ধরেন ভিভো কোম্পানি আপনাকে কাজ দিছে ভিভো অ্যাপ বানাইছে ভিভো কোম্পানি একটা অ্যাপ বানাইছে যেটা শুধু ভিভো কোম্পানিতে সাপোর্ট তাহলে কি করতে হবে আপনাকে তখন এই মোবাইল অ্যাপ্লিকেশন এইখানটাকে এসে ভিভো ডিভাইসগুলো সিলেক্ট করে দিতে হবে তো এখানে সবগুলো আছে একটু কষ্ট করে দেখে নিন তো ন্যারো এভাবে আপনি করতে পারবেন তো আপাতত নেরো লাগতেছে না আমার ঠিক আছে ওকে তো আমি যেটা করব এখান থেকে এটা কমপ্লিট এবার ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে অল ল্যাঙ্গুয়েজ দিতে পারেন আমরা English English all UK sorry English all দিয়ে দিলাম এটা হয়ে যাবে তো এবার আর কোনো কাজ নাই এবার আসি ম্যানুয়ালি এখানে আপনি কোন কোন জায়গায় বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন সেটা যদি চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেমন আমি চাচ্ছি না যে ইনস্টিমে চলুক এটা থাকবে না আমি চাচ্ছি যে ফিটে ফিটে চলবে ইনস্টিমে চলবে না সার্চে সার্চে থাকুক আপাতত ধরেন আর্টিকেলে থাকবে না অ্যাপে থাকবে না অ্যাপ সাইটের লিস্টের ওকে আমি এগুলো আইসে ম্যানুয়ালি এভাবে তুলে দিতে পারি অথবা আপনি সরাসরি অটোমেটিকলি দিয়ে দিতে পারেন যদি আপনার অ্যাডের বিজ্ঞাপনটা একজাক্টলি করতে চান তো তো আমরা এখানে মোটামুটি সব কিছু একজাক্টলি কমপ্লিট হয়ে গেল এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে এই জায়গাগুলোতে তাহলে আমাকে বলতে পারেন হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন করলে ক্লাস লং হবে প্রশ্ন না করলে ক্লাস লং হবে না হ্যালো জি বলেন হ্যাঁ হ্যাঁ বলতে কি আমি মোস্ট অফ এখানে ছিলাম না আমাকে বারবার বের করে দিয়েছে আর আমি বারবার ঢুকছি ঢুকতে আর বাড়াইতে মনে করেন ক্লাসের টাইম আর নতুন করে এই ভিডিওটা অসুবিধা নেই ও আপনি ফাইবার প্রথম তো ফাইবার নিয়ে কথা হয়েছে ফাইবারের মার্কেট প্লেসটা দেখানো হয়েছে যে আমরা যে মার্কেট প্লেসে কাজ করব সেই মার্কেট প্লেসটা কাজ কীরকম চলতেছে বা কোন সার্ভিসটা দিলে বেটার হবে সেটা নিয়ে আলোচনা করছি সেটা আসলে ক্লাসের ভিত না জাস্ট আপনি অ্যাড ক্যাম্পেইনটা সম্পূর্ণ দেখছেন কিনা সেটা হলো বড় কথা এটা অ্যাড প্রথম থেকে দেখছেন অ্যাড কিভাবে তৈরি করলাম এটা মাঝে মাঝখান মাঝখান থেকে আমি তিন বের করে দিছি এখান থেকে ও অসুবিধা না আপনি ক্যারি অন করেন আমি এখান থেকে মিসিং মিস করছি ওকে ওকে তাহলে যারা দেখছে হ্যাঁ সনি আপু বলেন মনির ভাই নাই মনির ভাই নাই ঋতিক তো আবার মনে হয় ঋতিকের কারণ চলে গেছে হ্যাঁ মনির ভাই বলেন আপনার কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে না ওকে তাহলে যেটা করব আমি এবার এখান থেকে এই স্টেপটা আমার কমপ্লিট দুইটা স্টেপ কমপ্লিট এবার আমি যাব নেক্সটে তো নেক্সট ক্লিক করলাম এবার আসি এখানে একটা নাম দিতে বলতেছে আমি ধরেন আমার একটা নাম দেওয়া দরকার আমি জাস্ট দিয়ে দিলাম new new life life act ওতে নিউ লাইফ লিডার্স এটা অ্যাডসেট জাস্ট নাম এটা কোনো কিছু যায় আসে না তো এবার আইসে আমরা যেটা করব এখান থেকে আইসে ইনস্টাগ্রামটা যদি থাকে অবশ্যই কানেক্ট করে দেবেন আর যদি না থাকে নো প্রবলেম যদি কোনো কোনো বায়ার আছে যারা বিজ্ঞাপনগুলো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে চালাইতে চায় ইনস্টাগ্রাম অ্যাড এবং ফেসবুকে দুইটা মাধ্যমে অ্যাডটা চালাইতে চায় তখন তাদের এটা কানেক্ট করতে হয় ঠিক আছে এটা কানেক্ট করা থাকবে জাস্ট যদি না থাকে বলবেন যে বায়ারকে যে তোমার ইনস্টাগ্রাম আছে তাহলে আমাকে দাও আমাকে ম্যানেজার বানায় দাও তাহলেই হবে তাহলে দিবে তারা কানেক্ট করে দিবেন হয়ে যাবে অথবা আপনি এখানে ক্লিক করলে যদি তার থাকে ইনস্টাগ্রাম সেটা এখান থেকে দেখাবে ওকে মানে ফেসবুকের সাথে কানেক্ট থাকে আর কি তো ওকে আমরা এখান থেকে ক্রিয়েটে সিঙ্গেল ভিডিও অ্যাড এটাই আমরা সিলেক্ট করা থাকবে অথবা আপনি এখান থেকে এসে আমরা ইউজ দিতে পারি অথবা মনের মতো করে একটা দিতে পারেন ঠিক আছে তো আমরা যেটা করব এখান থেকে দেখি আমি সিঙ্গেল বা ক্রিয়েট অ্যাডটা দেখি দেওয়া যায় কিনা mock up use the okay এটা লাগবে না ওকে আমি সিঙ্গেলটাই দিয়ে দিলাম আপাতত আমি এখান থেকে অ্যাড এ মিডিয়া আমি এখান থেকে একটা আমার অ্যাড নিয়ে আসব আমি যে বিজ্ঞাপনটা চাচ্ছি যে শো করব সেটা আমি এখান দিয়ে যাই আমার কম্পিউটারে তো এখান থেকে ধরেন আমি আজকে আমাদের এটা আমি আপাতত দিয়ে দিই এটা আমার দরকার আপাতত ধরেন আমি এখান থেকে আমি ইয়া নিয়ে আসি সরি আমি ইঞ্জিন কার্ডটাও ডিলিট করে দিই আপাতত মানে ক্লোজ করে দিই তো এটা আসতে থাকুক আমি আপাতত আমাদের ইউটিউবে চলে যাই কালকে কি আপনারা ক্যানভার ক্লাসটা দেখছিলেন ক্যানভাতে কিভাবে শিডিউল সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায় মানে শিডিউল করা যায় আর কি হ্যালো এটা ক্লাস না তো এটা জাস্ট ইয়া ওকে আমি এটা ধরেন এটা আমি নিলাম নেওয়ার পরে আমি ইউটিউবটাও কেটে দিলাম এটা আমি সিলেক্ট করলাম এখান থেকে আইসা এই অ্যাডটা আমি এখানে দিতে চাইতেছি তো আমি অ্যাডটা অরিজিনালি এটা দিয়ে দিলাম আপাতত এটা ডান করে দেই ডান তো এটা আমার হয়ে গেছে অ্যাডটা হয়ে গেছে আমি চাচ্ছি এখানে প্রাইমারি টেক্সটটা আমি আমার প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম এখানে আমার এটা হচ্ছে প্রাইমারি টেক্সট দেখেন এখানে সমস্ত কিছু চলে আসছে অনেক বড় ঠিক আছে এখানে ইউআরএল দিতে ইউআরএল নিবে না এখানে হ্যাঁ ওকে এক সেকেন্ড আমি এইটুক কাট করি আগে এইটুক কাট করে আর ডেসক্রিপশনে দিয়ে দিই বড় আমি এখানে অ্যাডের ডেসক্রিপশন ডেসক্রিপশনের ভিতরে এটা দিয়ে দিই ঠিক আছে এবার নিচে দেখছেন যদি আপনার কোনো ডেসক্রিপশনের জায়গায় যদি ইউআরএল না নেয় তাহলে মানে হেডলাইনে মানে এটার বলা প্রাইমারি টেক্সট যদি না নেয় তাহলে ওইটা এনে ডেসক্রিপশনে দিয়ে দিবেন তাহলে এখানেই অ্যাড হয়ে যাবে অথবা প্রাইমারি টেক্সট না দিলেও কিছু যায় আসে না এটাই কপি করে এটাও মেরে দিবেন সমস্যা নাই প্রাইমারি টেক্সট ছাড়াও নিবে ওকে এটা আমি দিয়ে দিলাম আপাতত তুরি আসতেছে এটা আসতেছে না যে ওকে লাইভ দেখাচ্ছে না ওকে এটা কেটে দিই আমি এখান থেকে অ্যাড ওকে এটা করে দিলাম দেখি এটা নিচে কিনা সেমভাবে এখানে লিঙ্ক নেবে না তাহলে আমাকে হেডলাইনে তো দেওয়া যাবে না এটা ডেসক্রিপশনে এখানে দিতে হবে ওকে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম এটা অ্যাড হওয়ার কথা এখন কিন্তু হইতেছে না একটু পরে হয়ে যাবে সমস্যা নাই ওকে তো যেহেতু আমার এটা অ্যাডমিশন রিলেটেড ফর্ম পূরণ করা দরকার বা যারা অ্যাডমিশন নিতে আগ্রহী তাদেরকে দরকার তাহলে আপনি যেটা করবেন এখান থেকে ঠিক আছে তো সরি এখানে ওয়েবসাইটের এগুলো দেওয়ার দরকার নাই হ্যাঁ এগুলো হবে না ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়ার দরকার নাই বলে গেছিলাম তো আমরা এই ফোন নাম্বারটা কপি করলাম কট করলাম কাট করে এইখানে দিয়ে দিব আমাদের এখানে যদি ওটা লিড জেনারেশন এখানে ওয়েবসাইটে তো আমরা নিবই তো এটা থাক আপাতত লাগবে না তো আমরা উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের অ্যাডটা মোটামুটি এখানে প্রিভিউ দেখাচ্ছে এবার টেগলাইন মানে হচ্ছে আপনার নিচের দিকে দেখতে পারবেন এটা হেডলাইন হেডিং লাইন বা হেডলাইন যেটা বলেন না কেন এটা হচ্ছে অ্যাডের এখানে থাকে যে ফ্রিতে কোর্স করতে চাইলে বা free digital marketing course free digital digital marketing mark marketing digital marketing free digital marketing okay একটা কাজ করি আমার যেহেতু কিবোর্ড নাই বাংলা কিবোর্ড আমি নিজেও বাংলা টাইপিং করি না একটা কাজ করি যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান নিচের ফর্মটি পূরণ করুন বা সাইন আপ করুন ওকে একটা কাজ করলাম সাইন আপ করতে চান সাইন আপ করুন একটা মনে করেন ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান সাইন আপ করুন ওকে একটা মনে করেন একটা আকর্ষণ দিয়ে দিলাম আর কি তো এরকম আকর্ষণ থাকবে ঠিক আছে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেনের ভিতরে দেখেন এইখানে শো করবে এটা প্রিভিউতে এখানে আসতেছে না এখানে তো আসবে না এটা প্রিভিউ যদি আমরা দেখি প্রিভিউ প্রিভিউতে যাই অ্যাডটা কীরকম হবে এই যে দেখেন ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে চান সাইন আপ করুন সাইন আপ এখানে বলা আছে ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেছে তো এবার আসে আমরা এটা এডিট করি এডিটে ক্লিক করে আমি এখানে চলে আসলাম এবার নিচের দিকে চলে আসব এটা সম্পূর্ণ কমপ্লিট এখানে যদি আপনার এবার বাটনটা আমি নিয়ে কথা বলি যদি বাটন যদি আপনি চান আপনারা যদি চান যে বাটনটা আমি অন্য কোনো কিছু থাকে ডাউনলোড হতে পারে লার্ন মোড হতে পারে যেহেতু আমার সাথে এটা জাস্ট সাইন আপের সাথে সম্পর্ক যারা এই প্রোডাক্টটা কিনতে যাবে তারা সাইন আপ করে এটা আমার সাথে যায় বা অ্যাপ্লাই নাও আমার সাথে কিন্তু অ্যাপ্লাই নাও যায় ঠিক আছে আমি দুইটাই দিতে পারি ওকে আমি অ্যাপ্লাই নাও দিয়ে দিতে পারি ওকে সরি এখানে সাইন আপ যেহেতু বলছি তাহলে সাইন আপই থাক তো এটা হচ্ছে কাহিনি এটা আপনি চাইলে অন্য বাটনও দিতে পারেন তো এটা করার পরে এবার এখানে দেখেন একটা জিনিস আছে ডেস্টিনেশন ওকে এখানে আমাদের একটা কি ফর্ম তৈরি করতে হবে ইনস্ট্যান্ট ফর্ম যদি আপনার ফর্ম থাকে সেটা তো দেখাবে যেহেতু আমাদের এখানে কোনো ফর্ম নাই সেই জন্য বলতে choose the create instant form your lead generation ad campaign তো আমরা একটা ফর্ম তৈরি করি এখান থেকে তো যেখানে আমাদের বিজ্ঞাপনের সমস্ত কিছু থাকবে আমাদের ক্লায়েন্টদেরকে তথ্য নেওয়ার জন্য বা আমাদের কি কি দরকার ক্লায়েন্টের সেগুলো যদি আপনার দর নিতে চান তাহলে আপনাকে ফর্মটা তৈরি করতে হবে তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো এখানে একজাক্টলি একটা নাম দিতে পারেন ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম digital marketing free digital marketing okay digital marketing একটা নাম দিয়ে দিলাম জাস্ট ফর্মে মানে এটা বোঝার জন্য যে আপনার ফর্মটা বোঝার জন্য এখানে অনেক কিছু হচ্ছে মোর ভলিউম ফর্ম ট্রাইব এটা যেরকম আছে এরকমই থাক এটা কোনো কাজ নাই আমাদের আপাতত তো আমরা যেটা করব নিচের দিকে আসব এটা আমরা উপরের দিকে তুলে দিব এবার আসি হচ্ছে ইন্ট্রো ইন্ট্রো জিনিসটা কি ওকে ইন্ট্রো ইন্ট্রোতে এখানে বলতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেখেন একদম সাদা দেখাচ্ছে এই যে দেখেন আমি একটু মার্ক করে যদি আপনাদেরকে দেখাই ওকে এক সেকেন্ড আমি মার্ক করে আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে সাদা হ্যাঁ এখানে দেখেন সাদা কোনো কিছু নাই এটারে বলা হয় ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা যদি চান আপনারা একটা বাইর থেকে ব্যাকগ্রাউন্ড এনে দিতে পারেন অথবা আপনার যে অ্যাডটা থাকবে সেই অ্যাডের একটা ইমেজটা আপনি এখানে দিতে পারবেন চলুন আমরা দেখি কিভাবে দিতে হয় এখানে আপলোডে ক্লিক করবো যেহেতু আমাদের নাই তাহলে আমি একটা আইনা দিয়ে দিই আপাতত চাইলে অথবা আপনি ডেডিকেটেড একটা ইউজ করতে পারবেন এই ফর্মটা আমার এখানে যায় আর কি আমি এই ফর্মটা দিয়ে দিলাম ওকে অনেক বিজ্ঞাপনের ভিতরে দেখবেন এরকম দেখাবে হ্যাঁ তো এখানে চাইলে আপনি আর একটু বড় দিতে পারেন এখানে সাইজটা বলে দিয়েছে রিকমেন্ড করতেছে তারা বারোশো পিক্সেল থেকে বারোশো ইন্টো ছয়শো আঠাশ পিক্সেলস এটা বলে দিছে এটা ফুল নিতে গেলেও আমাদের এটা রিসাইজ করতে হবে এটা একজাক্টলি হইতেছে না আমাদের সাথে ওকে দেখি আমি এর থেকে বড় কোনো ইমেজ আছে কিনা ওকে যাই হোক এটাই থাক আপাতত আপনি ইমেজটা মিলিয়ে নিয়েন ক্যানভা থেকে তো এবার আসি হচ্ছে কোশেন্স কোশেনের ভিতরে কি যদি আমি যদি আপনাদেরকে বলি আপনি কি কি কোশ্চেন ক্লায়েন্টকে করতে চান বা কি কি কোশ্চেন দরকার পড়বে সেটা আপনি এখানে লিখে দিতে হবে বা বলে দিতে হবে যে আমার এই এই জিনিসগুলো প্রয়োজন এক কথায় যেটা এখানে দেখেন লেখা আছে কন্ট্রাক্ট ফর্মস ঠিক আছে অ্যাপ্লাই নাও এখানে বলে দিতে পারি অ্যাপ্লাই নাও দেখি এখানে দেখেন চলে আসতে সব ওকে এখানে একটা ছোট্ট চাইল্ড ডেসক্রিপশনও লিখে দিতে পারেন ধরেন আমি এটা দিয়ে দিলাম আপাতত ফ্রিজের ডিজিটাল মার্কেটিং শিখতে চান সাইন আপ করুন এটা দিয়ে দেওয়ার পর আমি এখানে বললাম প্রথমে চাচ্ছি আমি ইমেল ধরে তো আমরা এখানে একটা কথা বলে দিলাম ডিজিটাল মার্কেটিং বা ফ্রি ডিজিটাল মার্কেটিং শিখতে সাইন আপ করুন বা এখানে আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী হলে আপনার পার্সোনাল ডাটা দিয়ে শেয়ার করুন বা আমাদের সাথে শেয়ার করুন অথবা আপনার ইনফরমেশনটি দিন এরকম অনেক কিছু বলা যায় আমরা জাস্ট এটা লিখে দিলাম কন্ট্যাক্ট ফ্রম ওকে আবার আপনি চাইলে এটার উপর এই যে দেখেন আরও কিছু চাইলে কোশ্চেন অ্যাড করতে পারেন বা ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারেন ধরেন এখানে দেখেন লেখা আছে ফুল নেম আমি ফুল নেমটা আমি চাইলে এটা ইমেল প্রথমে দিতে পারি ইমেল তারপরে ফুল নেম অবশ্য আমি প্রথমে দিলাম হচ্ছে মেল মানে ফুল নেম তারপরে দিলাম হচ্ছে মেল ইমেল অ্যাড্রেস আমি চাচ্ছি যে তার আরও কিছু জিনিস দরকার আমার তাহলে আমি যেটা করবো এখান থেকে অ্যাডে ক্যাটাগরিতে আসব অ্যাডে ক্যাটাগরিতে যখন আমি আসব এখানে দেখেন contact field contact fields okay contact ফিল্ডের ভিতরে যদি আমরা দেখি email phone number state address city তারপরে আরও কান্ট্রি এখানে যদি আমরা দেখি পোস্টাল কোড তারপরে জিপ কোড হ্যান ত্যান ইত্যাদি অনেক কিছু আছে এই ফিল্ডের ভিতরে বা কন্ট্যাক্টাসের ভিতরে বা কন্ট্যাক্টের এখানে এগুলো এগুলোর বলে ক্যাটাগরি এগুলো এখানে দেখেন অনেকগুলো আছে ক্যাটাগরি আমি জাস্ট চাচ্ছি কি এখানে just full name email address okay এবার ইউজার ইনফরমেশনে যদি যাই তাহলে এখানে দেখেন ফুল নেম আছে আপনি চাইলে ইউজারের কি কি রাখতে চান যেমন ইউজারের ক্যাটাগরিতে আমরা আমাদের পরে হচ্ছে full name first name last name এগুলো তো এবার যদি আমি ডেমোগ্রাফি বা কোশ্চেনে যদি যাই তাহলে তার বয়স কত জেন্ডার কত রিলেশনশিপে আছে কিনা বা রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো পাওয়া যাবে আরও যে দেখেন এখানে জবের ভিতরে দেখেন এখানে অনেকগুলো আছে job title job job work phone number work email address company নাম ন্যাশনাল এর ভিতরে যদি চাই তার ন্যাশনাল আইডি নাম্বার যদি চাই আমরা এটা দিতে পারবো তো আমি চাচ্ছি যে জাস্ট আমি কন্ট্যাক্ট ফর্ম থেকে আমি চাচ্ছি যার ইমেল অ্যাড্রেস নিছি এবার আমি চাচ্ছি একটা ফোন নাম্বারটা নিতে তো আমি এখান থেকে ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম দেখেন একটা ফোন নাম্বার চলে আসলো ফর্মটা দেখেন বড় হতে যাচ্ছে এখানে তো আমি চাচ্ছি আরেকটা দিতে ধরেন আমি চাচ্ছি যে তার অ্যাড্রেস কোথায় অ্যাড্রেস ওকে একটু আমি উপরের দিকে তুলি অ্যাড্রেস ওকে ধরেন zip code city okay country zip code postal code city address okay আমি চাইলে অ্যাড্রেসও নিতে পারি ওকে আমি অ্যাড্রেসটা নেই অ্যাড্রেস কোথায় অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম স্টেট বা অ্যাড্রেস তারপরে ধরেন আমি চাচ্ছি যে তার ভোটার আইডি কার্ড চাচ্ছি তাহলে এখান থেকে আইসা ধরেন এখানে অনেকগুলো আছে দেখা যাচ্ছে না সম্পূর্ণগুলো ওকে তো এখানে এসে ধরেন আমি এখানে আসলাম ক্লিক করলাম এখানে দেখেন অনেক কিছু আছে সিবিসিসি এগুলো যদিও এনআইডি কো এনআইডি পাচ্ছি না ওকে যাই আপাতত থাক আপাতত তো আমি দেখি ডেমোগ্রাফিতে কী আছে জেন্ডার সেটা কি ছেলে না মেয়ে সেটা দেখি তো জেন্ডার বার্থডে এই তিনটা নেই হ্যাঁ জেন্ডার নিতে পারি জেন্ডারটা কি এটা আমি ধরেন এটাই রাখলাম জাস্ট ফোন নাম্বার ওকে মোটামুটি এগুলো কিন্তু কমপ্লিট আর দরকার নেই আমার আর অন্য কিছু একটা জিনিস লক্ষ্য করেন ডেমোগ্রাফিতে কি কি ধরনের কথা বা কি ধরনের জিনিস পড়ে সেটা কিন্তু এখন বুঝতে পারলেন এখানে কিন্তু ডেমোগ্রাফিক্স আছে তো আমি চাচ্ছি এই স্টেটটা বা ফোন নাম্বারটা আমি চাচ্ছি লাস্টের দিকে আসুক আরগুলো মাঝখানে থাকুক এটা আমি স্কল করে মানে ড্রপ ডাউন করে দিতে পারবো দেখেন এখানে কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশনগুলো চলে আসছে এই লিডের ধরেন আমি এই আমার স্টুডেন্টদের কাছ থেকে এই ধরনের জিনিস আমি সংগ্রহ করতে চাচ্ছি বা তাদের ইনফরমেশনগুলো আমি চাচ্ছি এর থেকে আমার বেশি কিছুর প্রয়োজন নাই আপাতত তো আমরা সরাসরি এটা বলার পরে আমরা নিচের দিকে আসব এটা আমাদের কাজ শেষ এখানে যদি কারো কোনো কোশ্চেন কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন কোশ্চেন্সের ভিতরে কোনো প্রশ্ন আছে তো না থাকলে কিছু করার নাই তাহলে আমি এটা স্কিপ করে আমি নিচের দিকে আসবো privacy and policy okay privacy পলিসিতে যদি ক্লিক করেন এখানে আপনাকে প্রাইভেসি পলিসির মানে পলিসির একটা লিঙ্ক দিতে হবে এটা এইরকম দেখাবে যে অ্যাডের প্রাইভেসি পলিসি এবার আপনার ক্লায়েন্টের যদি এরকম ওয়েবসাইট থাকে যদি প্রাইভেসি পলিসি থাকে তাহলে আপনাকে দিতে হবে প্রাইভেসি পলিসি এরকম অনেক পেজ পাবে ধরেন আমি একটা পেজে যাই ধরেন কোথায় যাওয়া যায় প্রাইভেসি পলিসি সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে ধরেন বিডি শপে যাই আমরা হ্যাঁ BD shop sorry mistake BD শপে যাই আমরা ওকে বিডি শপে দেখি আমাদের প্রাইভেসি পলিসি পেজটা আছে কিনা তো আপনার যদি কোনো পেজ না থাকে বা আপনার বাইরের যদি কোনো ওয়েবসাইট না থাকে এটা নাই থাকতে পারে বা থাকতে পারে কিছু যায় আসে না অবশ্য যারা এখানে কাজ করতে আসে তাদের সবারই কি ধরেন প্রাইভেসি পলিসি আছে পেজ থাকে হ্যাঁ এটা সবারই থাকে প্রাইভেসি পলিসি দেখি প্রাইভেসি পলিসি আছে কিনা লাইট অ্যান্ড হ্যান্ড ত্যান কালেকশন মালেকশন ইত্যাদি তো কন্টিনিউ প্রাইভেসি পলিসি পেজটা দেখতে হবে আমাদেরকে দেখি উপরের দিকে আছে কিনা ট্রাইপড এটা আমরা কিন্তু প্রাইভেসি পলিসির পেজ কোনো কিছু পাইতেছি না এরকম হয় না যদিও এক সেকেন্ড দেখি আমাদেরটা মেবি আছে অথবা আমরা একটা কাজ করতে পারি শর্টকাট পদ্ধতি ওকে একটা কাজ করি আমি অন্যজনের একটা প্রাইভেসি সে নিয়ে আসি একটা ওয়েবসাইটে যাই আপাতত ধরেন shopping related best mobile phone বা best T shirt best phone দেই এটা খুবই জরুরি এটা ছাড়া কিন্তু আপনাকে করতে দেবে না বা আপনাকে অ্যাড রান করতে দেবে না মনে হয় দেখি কারো প্রাইভেসি পলিসি পেস পাই কিনা তারপরে আপনাদেরকে সিস্টেমটা দেখাবো আমার ওয়েবসাইটই আছে আপাতত আমি আপাতত মনে করেন ওইটা আমি ইগনোর করতেছি এটা হচ্ছে ব্লক সাইট ওকে এখানে প্রাইভেসি পলিসি নাই দেখি দেখি ছয়টা ছয়টা ওকে এটা সবসময় নিচের দিকে থাকে প্রাইভেসি পলিসি ছাড়া তো ব্লক সাইটে কাজ করতে পারবে না প্রাইভেসি পলিসি এই যে দেখেন প্রাইভেসি অ্যান্ড পলিসি এটা সব ওয়েবসাইটই থাকে এবার আসি কাহিনীটা কি ধরেন আপনার ক্লায়েন্টের কোনো প্রাইভেসি পলিসি পেজ নাই বা আপনার বাইরের ওয়েবসাইট নাই তখন আপনাকে যেটা করতে হবে ধরেন একটা হুদাই একটা প্রাইভেসি পলিসির লিঙ্ক বানায় দিতে হবে ধরেন আমার ধরেন নাইকি আপাতত আমি ধর এটা কি করলাম এই লিঙ্কটা আমি কাট করব দেখেন আমাকে সিস্টেমটা দেখেন জাস্ট তাহলে হবে তো এটা হচ্ছে প্রাইভেসি পলিসির লিঙ্ক আমি ধরেন আমার ইনস্টিটিউটের কোনো প্রাইভেসি পলিসির লিঙ্ক নাই তো আমি জাস্ট করব কি আমার ইনস্টিটিউটের ইউআরএলটা কপি করলাম কপি করে এনে এই যে ডট কমের আগ পর্যন্ত ডাব্লিউ পর্যন্ত আমি এটা মানে পর পর্যন্ত আমি এখানে কেটে দিলাম বা এইটুক কেটে দিলাম ডাব্লিউ ডাব্লিউ e দরকার নাই আপাতত ধরেন এটাই দিয়ে দিলাম আপাতত এসটিপিসি এটা হেটা হেটা ওকে প্রাইভেসি পলিসি জাস্ট আপনি এটা দিতে পারেন আপনার ডোমেনের পরে ডাবল স্ল্যাশ প্রাইভেসি এটার বলা হয় কি যেন বলে এটা ভুলে গেছি তো এটা দিয়ে আপনি এটা কাট করবেন তো দেখেন প্রাইভেসি পলিসি কিন্তু আমার হয়ে গেল দেখেন এবার আমি লিঙ্কটা দিয়ে দিই অ্যাড এ লিঙ্ক এটা আমি এখানে দিয়ে দিলাম প্রাইভেসি পলিসির লিঙ্ক ওকে দেখেন প্রাইভেসি পলিসি লিঙ্ক হয়ে গেল তো এবার আসি নিচের দিকে নিচের দিকে কি রাখছে এটা আমি আপাতত স্কিপ করি তো এখান থেকে এসে আসছিল মেসেজিং ফর লিড মানে আপনাকে যখন আপনার স্টুডেন্টরা বা আপনার যে যাদের ইনফরমেশনগুলো নিতেছেন আপনার ক্লায়েন্টের যে লোকগুলো বা আপনার লিডগুলো লিডেরা যখন এই সাইন আপ মানে সমস্ত ইনফরমেশন দিয়ে সাইন আপ করবে তারপরে তাদের কাছে কি শো করবে সেটা এখান থেকে বলে দিতেছে বলতেছে এখানে thank you for all set আপনি এখানে বাংলায় লিখে দিতে পারেন এগুলো বলে দিতে পারেন যে ধন্যবাদ ফর্মটি পুরো পূরণ করার জন্য এগুলো দেখি এখানে কি লেখছে বাংলাটাই কপি মেরে দিই হ্যাঁ আপনি আমাদের ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন বা এই ফর্ম থেকে প্রস্তাব প্রস্থান করতে পারেন ওকে এটাই ধরেন কপি করে মেরে দিলাম এখানে হ্যাঁ যে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন অথবা এই ফর্ম থেকে বেরিয়ে যেতে পারেন এরকম কিছু একটা এখানে বলে দিই ফর্মটি ফিল করার জন্য অনেক অনেক ধন্যবাদ ফর্মটি ফিল করার জন্য অনেক অনেক ধন্যবাদ ফর্মটি ফিল করার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে গুগল মামা ভুল করলে ভুল হবে না হলে কিছু করার নাই তো এটা আমি লিখে দিলাম মানে তাদেরকে একটা আশ্বাস দিলাম ফর্মটি ফিল করার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিই দেখতে একটু ইউনিক লাগবে ওকে তো এটা হয়ে গেল এটা হয়ে গেল এবার আসি এখানে কিন্তু মাস্ট বি আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে দেখেন ভিউ ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে হবে না দিলে কিন্তু হবে না তো এখানে হয়তো অন্য কিছু দিতে হবে কিন্তু আপনাকে অবশ্যই ভিউ ওয়েবসাইটটা দিবেন দেওয়ার পরে ধরেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা তো এটাই new life learning IT institute হুদাই একটা দিয়ে দেবেন যদি না থাকে মনে করেন উদয় একটা দিয়ে দিবেন এখানে দিতে বলছে আমরা দিয়ে দিব সমস্যা নাই দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আর এখানে কোনো কাজ নাই এটা আমরা অলসেট করে ফেলছি করার পরে এবার আমরা এখান থেকে সমস্ত কিছু চাইলে দেখতে পারি দেখার পরে আমরা এখান থেকে পাবলিক টুলসে আমরা বা পাবলিকে ক্লিক করব আমাদের ইমেজটা এখানে প্রবলেম করতেছে ঠিক আছে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দিই digital marketing marketing course okay এখানে কি আছে হেডলাইন হেডলাইন দিয়েছিলাম একবার নেয় নাই ওকে ওকে এখানে আমি বলি যে free seminar free digital marketing শিখুন ওকে দিয়ে দিলাম কি হইল না কপি কাট এটা আমি এখানে হেডলাইনটা দিয়ে দিলাম হেডলাইন মনে হয় বাদ পড়ছিল সরি আমি দুঃখিত হেডলাইনটা বাদ পড়ছিল ওই যে ফর্ম টাইমের নিচেই হ্যাঁ এটা বাদ পড়ছিল ওকে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন অথবা লিস্ট দিতে পারেন ধরেন যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী তারা নিচের ফর্মটি ফিল করে ফিল করুন করেন এটাই আমার আপাতত দিয়ে দিলাম আপাতত হ্যাঁ আমি একটা দিয়ে দিলাম আপনি এগুলো বায়ার দিয়ে দেয় অবশ্য সমস্যা নেই দেখেন ফর্মটা এখন এরকম হইল তো এবার আমি দেখেন পাবলিক করলে পাবলিক হয়ে যাবে তো পাবলিকে ক্লিক করি এবার দেখেন এবার কিন্তু আমাদের পাবলিকটা হয়ে গেছে অ্যাডসেট ফর্ম কমপ্লিট এবার আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে পাবলিকে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের বিজ্ঞাপনটা অলরেডি রান হয়ে যাবে আমি বলতে পারি তো এখানে ব্যাঙ্ক ইনফরমেশন চাবে এগুলো যদি দিতেই তো হবে বুঝে নিত এগুলো তো আগেই আমরা ফ্লাপ করে রাখবো তো আমি আপাতত দিচ্ছি না আমাদের সব কিছু ঠিকঠাক তো এইভাবে করে আপনি পাবলিশ করে দিবেন হয়ে যাবেন ওকে এবার কিছু জিনিস আমি এটা আমি আপাতত স্টপ করে দিই হুম স্টপ করে দিলাম যেহেতু আমার এখানে দরকার নাই এই আরটা এগুলো আমি কেটে দেই ওকে এটা আমি এখান থেকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিছি এবার কোশ্চেন আপনাদের মনে একটা কথা ভাসতেছে হয়তো হ্যালো মনির ভাই মনির ভাই আছেন এবার একটা কোশ্চেন বাঁচতেছে না মনে মনে কি কোশ্চেন বলেন তো আমি মানে দেখতেছি আর আরেকটা কাজ করতেছি তো ওকে এখন একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে এই যে আমি ফর্মটা ফিল আপ করলাম এটা দেখবো কোথা থেকে ঠিক আছে আমরা যেটা করব এখান থেকে আমরা যে পেজটা এখান থেকে সিলেক্ট করছি সে পেজে চলে যাব ধরেন এখান থেকে আমার পেজটা কোথায় আমার পেজটা হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট এটা হচ্ছে আমার পেজ তো আমি এটা এখান থেকে আসবো এখানে আসার পরে ফর্মটা থাকবে হচ্ছে পাবলিক টুলস পাবলিক টুলস দেখেন এখানে লেখা আছে পাবলিক টুলস তো পাবলিক টুলস আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের হয়তো বিজনেস সুইট অথবা আদার্স কোনো জায়গায় নিয়ে যেতে পারে তো আমরা সরাসরি নিচের দিকে চলে আসব আমরা যে ফর্মটা তৈরি করছি সেটা আমাদের এখানেই দেখতে পারবো এক সেকেন্ড একটু লোডটা শেষ হলে আমরা দেখতে পারবো কোথায় আসে তো এটা এরকম আসতে পারে আমরা যেটা করব এখান থেকে দেখেন লিডস ফ্রম নামের একটা অপশন পাবেন দেখেন লিডস অ্যাডস ফ্রম আমরা ফ্রমসে ক্লিক করব দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স নামে একটা কি ফ্রম জেনারেট হয়েছে তো হ্যাঁ আর এটা কয় তারিখে তৈরি করছি ছাব্বিশে নভেম্বরে এখন কিন্তু অ্যাক্টিভ আছে এটা হ্যাঁ এই ফর্মটা এখানে দেখাবে আর যত লিস্ট মিস আছে সব আমরা এখান থেকেই দেখতে পারবো লিডস ঠিক আছে ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন যখন বিজ্ঞাপন চালাবেন তখন আরও মাথা পরিষ্কার হয়ে যাবে তো এই হচ্ছে কাজ আজকের মতো আর কিছু নাই আমরা নেক্সট ক্লাসে হয়তো অ্যাপ প্রমোশন নিয়ে ক্লাস করব অথবা আমরা ডাইরেক্ট ভিডিও গিগ বানাতে চলে যাব হ্যাঁ এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন তাহলে হয়তো ক্লাসটা লং হবে হুম হুম হুম আপনার যেরকম প্রপোজাল এরকম ইয়ে আছে নাকি ফাইবারে আপরকে প্রপোজাল পাঠানো হয় ফাইবারে প্রপোজাল বলতে আপনি কি বলতেছেন বায়ার কে ওই যে কাস্টম আপার হ্যাঁ আমি বলতেছি যে আপওয়ার্কে আমরা যেরকম প্রপোজাল পাঠাই না হুম ফাইবারের কি একই এরকম একই ধরনের কোনো সিস্টেম আছে কিনা আপনি প্রপোজাল বলতে বুঝাইতেছেন না যে আমরা আপরকে যখন প্রপোজাল পাঠাই মানে বায়ারকে মূলত ই করি প্রস্তাব দিই যে তোমার এই কাজটা করতে পারবো তাই না এরকম কিছু হ্যাঁ, হ্যাঁ। ওকে তাহলে যেটা বলে হ্যাঁ এটা আমাদের বায়ারি কোর্স ছিল ফাইবারে বায়ারি কোর্স ছিল সেটা এখন বন্ধ করে দিছে ফাইবার এই আপনারা এই অ্যাডমিশন পরে এই মাসে তারা এটা বন্ধ করে দিছে এটা মোটামুটি অনেক বছর ধরে ছিল এখন এটা বন্ধ করে দিয়েছে আর নতুন অপশন চালু করছে সেটা হচ্ছে ব্রিফ ফাইবার ব্রিফ চালু করছে এটা অবশ্য ব্রিফটাই হচ্ছে ধরেন প্রপোজাল যেমন আপনার বায়ার যখন কোনো কাজ আসতো তখন আপনাদের কিন্তু ওইখানে আপনাকে যে আমরা কিন্তু নোটিফিকেশন করতাম যে নোটিফাই করতে রাখতাম যে এই ধরনের কাজ আসলে আমাকে কি নোটিশ করবা বা নোটিফিকেশন আসবে আমাদের তাই না তারপরে যখন নোটিফিকেশন আসতো আমরা যেটা করতাম ওইখানে যে কি কাজটা জন্য আমরা অ্যাপ্লাই করতাম কাজটা যেন আমি পাই সেই জন্য তো এইখানেও যখন ক্লায়েন্ট আসবে বা আপনার রিলেটেড আপনি যে সার্ভিস দিতেছেন ওই রিলেটেড সার্ভিসগুলো আসলে আপনার কাছে একটা বিপ চলে আসবে ডাইরেক্ট বায়ার আপনাকে বিপ দিবে মানে ফাইবারে বিপ আপনার কাছে এনে দিবে যে এই বায়ারটা তোমার সাথে চায় তুমি ওকে ডাইরেক্ট কথা বলো ওর সাথে আচ্ছা। এখানে আর তৃতীয় পক্ষে যেমন বাইরে কাজ করলে ওয়াইটিংয়ে রাখতে হতো কিন্তু এখন আর এটা রাখতে হবে না হ্যাঁ এখানে সব কিছু ফাইবার আপনাকে নিয়ে দিবে বাইরের কাছে পৌঁছায় দিবে আপনাকে জাস্ট অর্ডারটা নিতে হবে ফাইবার ওইটার জন্য আবার কষ্ট করতে হতো না খরচ দিতে হতো না খরচ মরচ লাগবে না এখানে আপরকে খরচ হইতো মানে ওই যে কন্টেস্ট কিনতে হইতো ই কিনতে হইতো সরি ওইটারে কি যেন বলে আপরকে না ওইটা কন্টেস্ট ইয়ে আমরা ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতাম আর আপরকের ওইটা কানেক্ট কানেক্ট হ্যাঁ কানেক্ট কানেক্ট কিনতে হয় এই কানেক্ট আগে ছিল না প্রথম দিকে কোনো কানেক্ট ছিল না প্রত্যেকেই মাসে পনেরোটা করে অ্যাপ্লিকেশন করতে পারতো এখনো তো ফ্রিতে দেয় এখনো তো ফ্রিতে দেয় মাসে এখন ফ্রি তে দেয় আপনার মাসে দশটা দেয়